আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মানুষকে যখন কবরে রাখা হবে মানুষ কবরে থাকার পরে মাইয়েতকে নিয়ে যায় আত্মীয় স্বজন অর্থ সম্পদ সাথে যায় মাইয়েতের সঙ্গে তিন জিনিস যায় আত্মীয় স্বজন যায় অর্থ সম্পদ যায় নেক আমল বদ আমল যায় আত্মীয় স্বজন চলে আসে ছেলে সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ফিরে চলে আসে অন্ধকার রাত্রিতে বাপকে দাফন করার জন্য একটা টর্চ লাইট নিয়ে গেছিল কবরস্থানে টর্চ লাইটটাও গোরস্থানের ভিতরে দিয়ে দেয় না যে আমার বাপ অন্ধকারে আলো পাবে টর্চ লাইটটাও নিয়ে ফিরে চলে আসে যা নিয়ে গেছিল সব নিয়ে ফিরে চলে আসে সন্তান চলে গেল সম্পদও নিয়ে গেল মাইয়ে একা একা সেখানে থাকে আর চিৎকার করতে থাকে কোথায় রেখে গেলে আমাকে কোথায় তোমরা যাও কোথায় রেখে যাও এত যে ডাকি তবু কি তোমরা সে ডাক শুনতে পাও উত্তরে মাথা দক্ষিণে পাও একলা রাখিয়া কোথায় যাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কবরের বাসিন্দাদেরকে এমন শাস্তি দেওয়া হবে এমন পিটন দেওয়া হবে এমন মার দেওয়া হবে মায়ের চটে চিৎকার করতে থাকবে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে পর্যন্ত তার চিৎকারের আওয়াজ যাবে জিন ইনসান শুনতে পাবে না কবরের বাসিন্দা চিৎকার করতে থাকবে হঠাৎ করে একজন সুন্দর চেহারাওয়ালা এসে বলে আসসালাম আলাইকুম কে ভাই আপনি আমার ছেলেটাও চলে গেল আমার বন্ধু চলে গেল আত্মীয় স্বজন সবাই চলে গেল এই বিপদ মুহূর্তে আপনি এসেছেন আমার কাছে আপনি কে বলছে আমি তোমার নেক আমল আবাদুল আবাদ তোমার সাথে থাকার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন জীবনে যত নেক আমল করেছিলে আজকে আমি নেক সুরতে তোমার সাথে কবরে থাকব যারা বৎকার হবেন কুৎসিত কদাকার চেহারা নিয়ে এসে বিভস্ত অট্টহাসিতে ফেটে পড়বে এই তুমি কে এখানে সরে যাও এখান থেকে আমি ভয় পাচ্ছি তোমাকে দেখে বলছে আমি তোমার বদামল আমি তোমার সঙ্গে চিরস্থায়ীভাবে থাকব আমাকে খেদানোর কোনো উপায় নেই হবে জেন্দেগি সফল হবে জেন্দেগি সফল সঙ্গে যদি নিতে পারো নেকির সম্বল হবে জেন্দেগি সফল যাবে জেন্দেগি বিফলে যাবে জেন্দেগি বিফলে খাতেমা তোমার যদি হয় বদামলে যাবে জেন্দেগি বিফলে যাবে জেন্দেগি বিফলে কাফন আমার আপন কবর আমার ঘাঁটি যাইতে হবে সেই কবরে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো ফুলেরও বাগান আর কারো হবে জাহান্নাম মুনকিল নাকি বেগ সোয়াল জোয়াব বেগ না পারিলে সোয়ালের জোয়াব শুরু হবে কবরে রাজাব কঠিন মুশকিল হবে তোমার না থাকিলে নেকি যাইতে হবে সেই কবরে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি করো ভারী সময় যে আর নাই মরণ পাখি ডাক রবে না উপায় রবে না উপায় মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় রবে না উপায় খাসা সেরে উড়াল দেবে খাসা সেরে উড়াল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আল্লাহর নবী বলেন কবরের মধ্যে তার নেকামল এবং বদ সব গিয়ে হাজির হবে নেক আমল নেক সুরাতে আর বদ আমল বদ সুরাতে নেককারকে সহযোগিতা করবে সাহায্য করবে সঙ্গী সাথী হয়ে আবাদুল আবাদ কবরে তার সান্ত্বনা যোগাবে আর বদ আমলগুলি তার সঙ্গে তাকে কবরের মধ্যে ভয় দেখাবে তাকে কবরের মধ্যে আজ আবাদুল আবাদ পর্যন্ত তাকে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে যারা ইমান এনেছে আর আমলে সলেহ করেছে আমলে সলেহ যদি সামান্য হয় আর আল্লাহ যদি সেটা গ্রহণ করেন সেটার কারণেই দুনিয়া আখেরাতে মর্যাদাবান হওয়া যায় ইব্রাহিম সাল্লামকে নমরুদ আগুনে ফেলে দিল ইব্রাহিম আলাইহিসালামের অগ্নিকুণ্ডে টিকটিকি ফু দিয়ে আগুনকে প্রজ্বলিত করার ব্যবস্থা করে দিল টিকটিকি ফু দিয়ে বলে আগুনকে ফু দিয়ে জ্বালানো সহজ হবে জ্বালিয়ে দেব যাতে ইব্রাহিম সালাম তাতে দগ্ধীভূত হয় টিকটিকির সামান্য ফুৎকারে টিকটিকির সামান্য ফুৎকারে ওই আগুন প্রজ্বলিত হয় নাই টিকটিকি ছিল আগুন থেকে বহু বহু দূর টিকটিকি কোথায় আর আগুন কোথায় আগুনের কাছে টিকটিকি যেতে পারেনি আর ব্যাংক কি করলো ব্যাংক কি করলো কথা বলেন ব্যাং আগুন নিভানোর জন্য প্রস্তাব করা শুরু করল হাদিসে এসেছে ব্যাং প্রস্তাব করল আগুন রইল কোথায় ব্যাং রইল কোথায় আগুন থেকে বহু দূরে ব্যাং প্রস্তাব করে দিল ব্যাঙের প্রস্তাবে আগুনের সামান্যতম ক্ষতি হয় নাই ব্যাঙের নিয়তের কারণে সামান্য আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন ব্যাং হত্যা করা কিয়ামত পর্যন্ত হারাম করে দিলেন আর টিকটিকি এক বাড়িতে মারলে একশত নেকি হয় দুই বাড়িতে মারলে কত নেকি পঞ্চাশ নেকি তিন বাড়িতে মারলে পঁচিশ নেকি মানে ইসলাম চাচ্ছে কোরআন হাদিস বুঝাচ্ছে যে এত জোরে মারো যে এক মারাই যাতে মরে যায় একদম একবারই তোকে শেষ করে দাও যাতে নেকি তোমার বেশি হয় মরার আগে নেকি লাগে যদি বাঁচতে চাও সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও কামাই করে নাও রা দেশে নিষেধ মতো জীবন চালাও বিরত ছেলে মেয়ে আওলাদের ইমানদার বানাও সময় থাকতে সাধ্য মতো দিনই শিক্ষা দাও ইল্লাল্লাযিনা কিন্তু যারা ইমান এনেছে ইমানদার লোকের সংখ্যা বেশি আমলকারী লোকের সংখ্যা কম আল্লাহ বলেন বান্দা ভিতরের ইমান অনুযায়ী তুমি আমল করো আমানু দুই নাম্বার হলো নেক আমল করে তিন নাম্বার আমলকারী লোকের সংখ্যা যথেষ্ট আছে কিন্তু হকের দাওয়াত দেওয়া লোকের সংখ্যা খুবই কম বাজারের দিন মসজিদে হাজার হাজার মুসল্লি কিন্তু এক হাজার মুসল্লি মসজিদে এলো এক হাজারের মধ্যে চার পাঁচজন মুসল্লি অন্যকে ডেকেছে কিনা সন্দেহ এক হাজার মুসল্লি যদি সবাই আসার পথে ডেকে আসে ভাই চলেন মসজিদে যাই ভাই চলেন সালাতে যাই ভাই চলেন ওয়াজ মাহাবিলে যাই ভাই চলেন ভালো কাজে যাই অন্তত পক্ষে দুই পাঁচজন লোক তো কমস কম আসতো দাওয়াত তো দিতে হবে নিজে আমল করলাম দাওয়াত দিলাম না তাহলে খুব কঠিন অবস্থা